আসসালামু আলাইকুম বড় ভাই এর পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম অল্প কিছু সময়ের জন্য আসলে আমাদের ভিডিও খুব কম আসতেছে তার জন্য খুবই দুঃখিত আন্তরিকভাবে তো আপনাদের মাঝে আজকে যে ইভেন্টটা নিয়ে আসবো সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি ভুইয়া ইভেন্ট চলে আসছে তো লিবারেটি সুপার জ্যাক বান্ডিল নতুন স্কেটবোর্ডের ইমোট এবং নতুন অ্যানিমেশন তো ছোট্ট একটি ইন্টার মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক ইন্টোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আমার কাছে সতেরোশো একটা ডায়মন্ড আছে তো দেখা যাক আমাদের এই ইভেন্টটা নিতে আমাদের কত ডায়মন্ড লাগে তো অ্যানিমেশন নিতে বারোটা টোকেন আর রিমোট নিতে দশটা টোকেন দেখা যাক আমরা কতগুলো টোকেন কালেক্ট করতে পারি এবং আমাদের কত ডায়মন্ড যায় প্রথমেই চারশো ডায়মন্ডের স্পিন আমরা ফার্স্ট স্পিন আমরা মেরে দিয়েছি দেখা যাক প্রথম স্পিনে কি পাই তো আমাদের কাছে যে স্কেট বোর্ড আছে সেটা দিয়েছে এবং তার সাথে পাঁচটি টোকেন তো প্রথমে আমরা চারশো ডায়মন স্পিনে পাঁচটি টোকেন পেলাম ড্রপের লুট খুব কম দিচ্ছে তো আরও দশটি স্পিন দেখা যাক এই স্পিনে আমরা এখন কি পাই তো পেটের স্কিনটা দিয়ে দিয়েছে কংগ্রেচুলেশন ও জুতা দিয়েছে কেলির কংগ্রেচুলেশন আবার ও এবার জামাটা দিয়েছে ও আবার কংগ্রেচুলেশন এবার কি ভালো জিনিস না কেলির যে ফুল আইটেম সেটা দিয়েছে তো এটা লাগবে না তারপরও কেলির বান্ডিলটা পুরো পেয়ে গেছি আমরা তার সাথে চারটি টোকেন আমরা পেলাম তো আষ্টশো ডায়মন্ড আমাদের খরচ হয়ে গেল আষ্টশো ডায়মন্ডে পেলাম নয়টা আরও দশটি স্পিন চারশো ডায়মন্ডের তো দুইটা তিনটা তিনটা দুইটা পাঁচটা পাঁচটা দুইটা সাতটা দুইটা নয়টা নয়টা টোকেন পেলাম আমরা তো এইবার আমরা খুব লাভবান হয়ে গেছি আমাদের টোকেন দিচ্ছে অনেক তো আঠারোটা টোকেন আমাদের হয়ে গেল আরও দশটি স্পিন বলতে না বলতেই আমরা মেরে দিলাম তো দু চার ছয় আট দশ বারো তেরোটা টোকেন এবং আমাদের হয়ে গেছে তারপর অনেক বেশি হয়ে গেছে আমাদের দরকার ছিল বাইশটি টোকেন তো এক স্পিনই আমাদেরকে অনেক টোকেন দিয়ে দিয়েছে তো আমরা অল্প কিছু টোকেনের জন্য বান্ডিল নিতে পারতাম তো আমার বান্ডিলটার তো প্রতি এত নেশা নাই তো প্রথমে আমরা আমাদের এই মিশনটা নিয়ে নিলাম এবং দশটি টোকেন দিয়ে আমরা নিয়ে নিচ্ছি আমাদের ইমোটটা তো স্কেটবোর্ড সোয়াক ইমোটটা নিয়ে নিলাম তো এখন আমাদের কাছে আছে নটি টোকেন আর আছে একশো এক ডায়মন্ড আমরা কি আর স্পিন করব ছয়টি স্পিনের জন্য দরকার নেই আর ডায়মন্ড টপ আপেরও কোনো প্রয়োজন নেই আমি মনে করতেছি তো এইগুলো দিয়ে কি করা যায় ব্যাকপ্যাকের স্ক্রিনটা নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করতেছি না এখন আমি ইনক্লুবেটর ভাউচার কিনি এটা খুব প্রয়োজনীয় পাঁচটি টোকেন কিনে নিলাম দেখি ডায়মন্ড রয়্যাল ভাউচার কিনে নিব ব্যাকপ্যাকটা ভালো লাগতেছে না ব্যাকপ্যাকটা আমি দরকারও নেই তো আরও পাঁচটা না পাঁচটা হচ্ছে না ও চারটি টোকেন আছে তো আমি চারটাই কিনে নিই আবারও পাশে দিয়ে দিয়েছে ভুলে কিরে বাবা চারটি টোকেন দিয়ে নিয়ে নিলাম ডায়মন্ড রয়্যাল ভাউচার তো এইগুলো খুব কাজে দিবে আমাদেরকে তো ভালোবাসা অবিরাম সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা এই ভিডিওটি থেকে নির্বাচন করব তিনটা উইকলি নেক্সট ভিডিওতে আমরা তিনটা ভিডিও তিনটা উইকলি যে দিব সেই উইকলির পার্টিসিপেন্টকে নাম ঘোষণা করব সো উইকলিতে অংশগ্রহণ করতে তারা সবাই কমেন্ট আপনারা সবাই কমেন্টে ইউআইডি e দিবেন আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যার যত যত বেশি শেয়ার আমরা তাদেরকেই ইনশাল্লাহ তিনটা উইকলি দেব আর অল্প ডাক টাকায় ডায়মন্ড কিনতে হলে আমাদের পেজ এবং ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমরা আছি আপনাদের পাশে আর আমাদেরকে সবাই সাপোর্ট করবেন আসলে ভাই আপনাদের সাপোর্ট আমরা যদি না পাই তাহলে আমরা বেশি দূর যেতে পারবো না আপনাদের আর একটু সাপোর্টে আমরা হয়ে যেতে পারি অনেক কিছু তো দয়া করে আমাদেরকে সাপোর্ট করবেন আর বড় ভাই গেমিং চ্যানেলের সাথে থাকবেন আর আমার নামটা আমি চেঞ্জ করেছিলাম মিস্টার ত্রিপো আর দিয়েছি তো ত্রিপোলার ভাইকে খুব ভালোবাসি তাই ত্রিপোলার ভাইয়ের